ইসলামের স্বাধীনতা বিভাগীয় গবেষণা মহোদয় তাই তোমার কুর্নিশ করি আরো নিচে স্যার পরিচালনা করছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় স্বর্গীয় প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য পুষ্পার্ঘ রাখেন

এদিকে তাকাইয়েন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল সঙ্গে শহীদ অবস্থান করতে কর্মচারী কিন্তু আচ্ছা, সবাই বাংলাদেশ